আমি কিন্তু দৌড় ঠাকুমার ঝুলি জানি একটু দিকে একটু জ্বালায় যাক ঠান্ডা হয়ে যাক এটাও কিন্তু দোয়া আমার থেকে বাইরে দেখে যাবে পরে বাসার দিয়ে আর লোকজন নিয়ে আসবে 哎。嗯 যে মাঝখানের শাড়ির এই পাশে দুই নম্বর